তার বিদ্যা একাধিক মামলা হবে তা আমরা জানি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী এক ধারাবাহিকভাবে দশ বছর পর্যন্ত এই দেশের উন্নয়নের জন্য চেষ্টা করলো আপনি তার গলায় জুতার মালা পড়াবেন তাদের করির উপর হাত তুলবেন তাদের বিরুদ্ধে মামলা মকদ্দমা করবেন এটা তো সঠিক হলো না এটা তো আমরা চাই না এই রাজনীতি করার শক্তিকার আমরা তো এই রাজনীতি করতে চাই না যেভাবে বর্তমান বিএনপির নেত্রী জেলের মধ্যে কি ভোগান্তি আছে তার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বর্তমান অনেক রাজনীতিবিদদেরকে জেলখানায় তাদেরকে পুষ্ট হচ্ছে এই যে রাজনীতি এর থেকে মুক্তি যদি পেতে চান ইসলামী আন্দোলনের বিকল্প নাই হাত পাকার বিকল্প নাই আমি আছেন নিরব আজকে বলতেছেন জেলে যেতে যাবে না হুমকি ধুমকি দিচ্ছেন পুস্টার দেখতেছেন অনুরোধ জানাচ্ছি হাত আমাদের আছে আমাদের হাতগুলো উঠাবার ব্যবস্থা করবেন না বাক্স বুঝে নেবেন বাক্সের ভিতরে আছে কিনা আর আর যে ভোট যে ইয়ে আসবে ভোট আসবে সেইগুলোকে গড়ে নিতে হবে রাতের বেলা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ফলাফলের শীত না নিয়ে এইটা কেন্দ্র ত্যাগ করতে দিবেন না আপনাকে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারতো না নির্বাচন উত্তর পর আঙ্গুল ফুলে যারা বট কাজ হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের প্রার্থী আল্লাহ ভাই ভাইদিকে জয়যুক্ত করতে রাজি আছেন